ధరన్ సార్ ఉన్నాయి ఉన్నాయి అందరు వీడియో ఇచ్చేసి আমি তুমি আর তো পিছনে যাও আমি জালটা নিয়ে এটাও ভিডিও করবা

সাঁতরা এগুলো এই ভিডিও করো সাঁতরায় লাফায় এটা বড় দিছে দেখি তো অনেক দূর পর্যন্ত ইয়া করছে মনে হয়

그죠? 네. 아, 예.